ব্যস্ত শহর ব্যস্ত নগরী ব্যস্ত এই শহরের প্রতিটি মানুষ আজকে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ল এই শহর আজ চাইরে এপ্রিল লকডাউনের প্রথম দিন আজ মানুষ নিজ গ্রাম নিজ বাড়ি যাওয়ার জন্য আরও ব্যস্ত হয়ে পড়ল এই শহরটি ঈদ আসলে যেভাবে ভিড় লেগে থাকে তার চেয়েও বেশি ভিড় লেগে আছে এই সদরঘাট টার্মিনাল আমি এখন আছি তার শিপ দুই লঞ্চে এমন একটা অবস্থা এখানে কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই লঞ্চের ডেকে ছাদে কেবিনের পাশে কোথাও কোনো জায়গা নেই একটু বসার মতো ঈদের সময় যেরকম ভিড় লেগে থাকে তার চেয়েও বেশি অনেক বেশি ভিড় লেগে আছে আজকে এই লকডাউন মানুষ বাড়িতে যাচ্ছে আমি শুভ রেহান আপনারা দেখছেন ট্রাভেল উইথ শুভ রেহান আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লকডাউনের মধ্যে মানুষ কিভাবে বাড়ি ফিরে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরবো অন্য কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ ভালো থাকুন